listen, listen, listen, listen, listen to me now. আসসালামু আলাইকুম হোয়াট ইজ এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো আজকে তোমাদের সামনে যে বিষয়ে টিউটোরিয়াল নিয়ে আসলাম সেটা অলরেডি প্রথমে তোমরা দেখে ফেলেছ সেটা পুনরায় মেক করে দেখব সো সর্বপ্রথম প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লিখবো টিএম পিওপো টেম্পো অ্যাপস সো এটা এখান থেকে ডাউনলোড করলে ওয়াটারমার্ক থাকবে সো ডাউনলোড আমি ভিডিও শেষে দেখাচ্ছি সো এটা ওপেন করবে ওপেন করার পর এখানে তোমরা অসংখ্য ফ্রি ইফেক্ট এগুলো ব্যবহার করতে পারবে এগুলো দিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারবে আমি এগুলো করব না সো উপরে সার্চ বারে লিখব plus warning so plus warning লেখার পর একটু নিচের দিকে আসার পর এই যে এই ইফেক্টটা এই ইফেক্টটা এই ব্যবহার করব এখানে চাপ দিয়ে এবার একটু নিচে চাপ দেওয়ার পর এখানে চাপ দিয়ে দেব তাহলে এটা ডাউনলোড হবে এটা একশো পার্সেন্ট হলে অলরেডি তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এবার এখান থেকে তোমরা দুইটা ফটো সিলেক্ট করে দিবে ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে প্লে করলে অবশ্যই আমার ফোনটা এখানে চুলো দেখাবে শরীরটা আমি এক্সপ্লোর করে তারপরে দেখাচ্ছি সো ভিডিওটাই যে এইরকম দেখাবে সো এবার আমরা অ্যাপসটিকে ডাউনলোড করব সো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে ক্রম বাজারে সো ক্রম বাজারে যাওয়ার পর আমরা এবার ক্রম বাজারে সার্চ বারে লিখবো tempo APK mod without watermark so এটা লেখার পর আমরা দুই নাম্বার যে ওয়েবসাইটটি আছে সো এই দুই নাম্বার ওয়েবসাইটে চলে যাব সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিব না অবশ্যই ফার্স্ট কমেন্টে তোমরা পেয়ে যাবে একটু নিচের দিকে আসবে এখানে দেখতে পারবে go to download page so এইখানে ক্লিক করে দিবে সো এইখানে তোমরা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো অথবা নিজে দেখতে পারবে ডাউনলোড অপশন তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেবে দেন তারপরে তোমাদের এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে তোমাদের দশ সেকেন্ডের মতো উঠবে সো দশ সেকেন্ড পর তোমরা অপেক্ষা করবে তো আমি অপেক্ষা করব সো দশ সেকেন্ড পর এবার তোমার এখানে দেখাবে এখানে দেখাচ্ছে যে ডাউনলোড ফাইল সো তোমরা এই ডাউনলোড ফাইল এখানে চাপ দিয়ে দিবে ডাউনলোড ফাইলে এ জায়গায় দশ সেকেন্ড হইলেই দশ সেকেন্ড শেষ হলে তোমরা এখানে চাপ দিবে চাপ দেওয়ার পর তোমাদের উপরে দিয়ে দেখতে পাচ্ছ ডাউনলোড ফাইল ওইখানে চাপ দিলে অলরেডি ডাউনলোড হয়ে যাবে সো এখানে তোমরা ডাউনলোড করে ফেলবে তোমাদের লাভ এখানে ওয়াটারমার্ক থাকবে না এটা প্রো ভার্সন তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো সো ভালো থাকবে সুস্থ থাকবে আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে আল্লাহ হাফেজ